আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও দোকানে ক্রেতা বিক্রেতার সাথে কথোপকথন পোশাক পরিষদ বা বিভিন্ন ধরনের পোশাকের আরবি নাম প্রিয় ভিউয়ার্স আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসবেন বলে ভাবছেন তাদের জন্য আমার ভিডিওগুলি খুবই হেল্পফুল হবে তাই আরবি ভাষা শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না চলুন শুরু করি দোকানের সামনে দিয়ে লোকজন চলাফেরা করলে বা গেলে সুন্দরভাবে ভদ্রভাবে দোকানদাররা ডাকতে থাকে হ্যালো বন্ধু ভিতরে আসুন মার হাবা ফাদ্দাল সাদিক হাবা ফাদ্দাল সাদিক ভিতরে আসলে যেভাবে সম্বোধন কর বা যেভাবে কথা বলে আকু শুনো এবি অর্থাৎ ভাই কী চান বয়সের অনুপাতে তাদের এইভাবে সম্বোধন করতে হয় ভাই আখু কাকা হলে বা চাচা হলে আম্মি জনাব বাবা বন্ধু হাবিবি বা সাদিক এদেরকে এভাবে ডাকবে তাল হাবিবি অথবা বলবে হাবিবি শুনো এবি এভাবে বলবে তখন ক্রেতা বলবে আনা এবি হাদা অর্থাৎ আমি এটা চাই অথবা জিনিসের নাম বলে দেবে বলবে আনা এবি বাত্তানিয়া আমি কম্বল চাই আনা এবি ফানিলা গাছির আমি হাফ হাতা গেঞ্জি চাই অথবা টি শার্ট চাই যদি আপনি কাপড়ের দোকানে যান তাহলে বলবেন আনা এবি ফুস্তান আমি পোশাক চাই এখন বিক্রেতা বলতে পারে শুনু ফুস্তা নেবি তোমার কি ধরনের পোশাক দরকার তখন আপনি বলবেন আনা এবি ফেনেলা গাছির যেমন আমি একটি হাফ হাতা গেঞ্জি চাই অথবা টি শার্ট চাই আপনি যে দোকানে যাবেন সেই দোকানের জিনিসের নাম বলবেন যেমন আনা এবি আনা এবির পরে সেই দোকানের জিনিসের নাম বলবেন তাহলেই হবে দোকানদার বলতে পারে মজুদ হিনা জিয়াদা এখানে প্রচুর পরিমাণে আছে সুপ শেল দেখো এবং নাও মজুদ হিনা জিয়াদা সুপ শেল এখানে প্রচুর আছে দেখে শুনে নাও তখন ক্রেতা বলতে পারে এটা দেন তো দেখি জি আনা আনাসুপ জি আনা আনাসুপ এইটা দেন তো দেখি এরপর বিক্রেতা বলবে খুদ হাদা সুপ এই নাও দেখো আবার বলবে কাম মেগা জিন্তা এবি তোমার কোন সাইজের দরকার কাম megas in the AB. In the মজুদ কুল্লু মেগাস ইন্দি মজুদ কুল্লু মেগাস আমার কাছে সব সাইজের আছে এখানে অনেকগুলো শব্দার্থ আছে খুদ অর্থ নেওয়া হাদা অর্থ এই মেগাজ অর্থ সাইজ ইনতে অর্থ তুমি এবি অর্থ দরকার ইন্দি অর্থ আমার নিকট আছে কুল্লু অর্থ সব মেগাজ সাইজ কাস্টমার এসে ব্রিকেতাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে যেমন এটা কি আছে ইন্দাক ফি হাদা আবার যদি বলেন আপনার কাছে কি প্যান্ট আছে ইন্দাক ফি বান্তালুন ইন্দাক ফি বান্তালুন ইন্দাক অর্থ আপনার নিকট ফি অর্থ আছে বান্তালুন অর্থ প্যান্ট জাস্ট ইন্দাক ফি এর পরে আপনার যা লাগবে সেটির নাম বসিয়ে দিলেই হবে যেমন ইন্দাক ফি সিনথিয়ান আপনার কাছে কি মেয়েদের ভ্রা আছে ইন্দাক ফি বাত্তানিয়া আপনার কাছে কি কম্বল আছে এভাবেই প্রশ্ন করা যায় তখন ব্রিকেতা বলবে যদি থাকে বলবে হেই ফি অর্থ হ্যাঁ আছে আর যদি না থাকে তাহলে বলবেন লা মাফি না নাই আবার এভাবেও বলতে পারে যদি থাকে দোকানদার বলবে পরিমাপ করা যায় এমন বস্তু হলে বলবে কত কেজি লাগবে আরবিতে হবে কাম কিলো এবি অথবা চাম কিলো এবি আর গণনার বস্তু হলে বলবে কাম হাব্বা এবি কয়টা লাগবে বা কত পিস লাগবে দৈর্ঘ্যে পরিমাপ করা যায় এমন বস্তু হলে বলবে কাম মিটার রেবি কাম মিটার রেবি আবার একই জিনিস বিভিন্ন কোম্পানিরও হতে পারে তাই কাস্টমার আপনাকে জিজ্ঞাসা করতে পারে হাদা শুনু সরিকা এটা কোন কোম্পানির তখন বিক্রেতা বলতে পারে লাতখোপ হাদা সরিকা মিয়া মিয়া হাদা সরিকা মাল স্যামসাং অর্থ চিন্তা করেও না এটা কোম্পানি ভালো এটা স্যামসাং কোম্পানির মাল এখানে অনেকগুলো শব্দার্থ আছে লাতক্ষোভ অর্থ ভয় করিও না অথবা চিন্তা করিও না হাদা এই শরিকা অর্থ কোম্পানি মিয়ামায়া অর্থ ভালো আর স্যামসাং অর্থ স্যামসাং আবার একই জিনিস বিভিন্ন কালার বিভিন্ন সাইজ বিভিন্ন ধরনেরও হতে পারে তাহলে কাস্টমার এভাবে প্রশ্ন করতে পারে ফি তানি লোন অথবা ফি তানি সুব্বুক অর্থ অন্য রঙের আছে কি তখন ব্রিকেতা বলবে শোনো লোন কোন কালার শোনো লোন অর্থ কোন কালার তখন ক্রেতা এভাবে বলবে আবি আখদার অর্থ সবুজ রঙের চাই আবি আখদার অর্থ সবুজ রঙের চাই আবার এভাবে বলতে পারে ফি সগির মেগাস ছোট সাইজের আছে কি ফি সগির মেগাস ছোট সাইজের আছে কি তখন বিক্রেতা বলতে পারে কী রকম বা কী ধরনের লাগবে অর্থ শুনু নমুনা এবি সোনু নমুনা এবি অর্থ কি ধরনের লাগবে সোনু অর্থ কি নমুনা অর্থ ধরনের বা রকম এবি অর্থ চাই এরপরে ক্রেতার মনে সংশয় থাকতেই পারে তাই এটা জিজ্ঞাসা করতে পারে এটা আসল না নকল তাহলে আরবিতে হবে হাদা আসলি ওয়াল্লা তিজারি হাদা আসলি ওয়াল্লা তিজারি আসলি অর্থ আসল আর তিজারি অর্থ নকল তখন বিক্রেতা বলবে না এটা আসল লা ওয়াল্লা হাদা আসলি লা ওয়াল্লা হাদা আসলি না এটা আসল তখন বিক্রেতা এটাও বলতে পারে আমার দোকানে আপনি কোনো নকল মাল পাবেন না এটা আরবিতে হবে মাহাল মাল আনা ইনতে মায়হাসেল আগ্রাদ অর সামান তিজারি কুল্লু আসলি অর্থ আমার দোকানে আপনি নকল মাল পাবেন না আরবিতে হবে মাহাল মাল আনা ইনতে মাহাচ্ছেল আগ্রাদ অথবা সামান তিজারি কুল্লু আসলি এখানে অনেকগুলো শব্দার্থ আছে ভেঙে ছোট করে বলি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে মাহাল মাল আনা অর্থ আমার দোকানে ইনতে মাই হাসেল অর্থ আপনি পাবেন না সেল অর্থ পাওয়া আগ্রাদ অর্থ জিনিসপত্র সামান অর্থ জিনিসপত্র তিজারি অর্থ নকল আসলি অর্থ আসল কুল্লু অর্থ সব ওকে কাস্টমার এভাবে আবার বলতে পারে একই রঙের অন্য ডিজাইনের চাই একই রঙের অন্য ডিজাইনের চাই তাহলে আরবিতে হবে হাদি সুব্বুক এবি নমুনা তানি হাদি সুব্বুক এবি নমুনা তানি হাদি সুব্বুক অর্থ একই রঙের আর নমুনা তানি মানে অন্য ডিজাইনের তারপরে আবার কাস্টমার বলতে পারে গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে কি আরবিতে ফি দামান ফি দামান অর্থ গ্যারেন্টি বা ওয়ারেন্টি আছে কি তখন ব্রেকেতে বলবে হেই ফি দামান হ্যাঁ গ্যারেন্টি আছে হেই ফি দামান অর্থ হ্যাঁ গ্যারান্টি আছে তখন জিজ্ঞাসা করতে কত বছরের গ্যারান্টি আছে কাম সানা অথবা কাম সানাওয়াত মানে কত বছরের গ্যারান্টি যদি দুই বছরের গ্যারান্টি বলে বলবে দামান ফি সানাতিন দামান ফি সানাতিন দুই বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে দামান ফি সিত্তা শাহর মানে ছয় মাসের গ্যারান্টি আছে দামান ফি সানা ওয়াহেদ এক বছরের গ্যারান্টি ক্রেতা প্রশ্ন করবে দাম কত আরবিতে হবে সার অথবা কাম হাদা অথবা বলতে পারে কাম ফ্লুজ বিক্রেতার দাম বলবে এটার দাম বিশ দিনার হাদা ইশরিন দিনার অথবা ইশরিন রিয়াল কুয়েতে হলে বলবে দিনার আর সৌদি আরবে বলবে রিয়াল ক্রেতা বিশ দিনার বা বিশ রিয়াল অনেক বেশি এটা আরবিতে হবে ইশরিন দিনার কেতির গালি ইশরিন দিনার কেতির গালি অর্থ বেশি দামি ইশরিন অর্থ বিশ দিনার দিনার আর কেতির অর্থ বেশি গালি অর্থ দামি তখন দোকানদার বা বিক্রেতা বলতে পারে আপনি একটু কমে পাবেন আসলটা হয়তো পাবেন না আরবিতে হবে আখো ইনতা হাসসেল সোয়াইয়া নাগেস লেকিন মাইহেসেল আসলি ইনতা হাসসেল সোয়াইয়া নাগেস লেকিন মাইহেসেল আসলি অর্থ ভাই আপনি একটু কমে পাবেন কিন্তু আসলটা পাবেন না এখানে অনেকগুলো শব্দার্থ আছে আখু অর্থ ভাই ইনতা অর্থ তুমি হাসসেল অর্থ পাওয়া সোয়াইয়া অর্থ একটু নাগেস অর্থ কম লেকিন অর্থ কিন্তু মাইহাচ্ছেল অর্থ পাবেন না আসলি অর্থ আসল ক্রেতার পছন্দ হয়েছে তখন ক্রেতা বলছে আপনি একটু কম করেন আরবিতে হবে লা ইনতা সৌই নাগেস সোয়াইয়া লা ইনতা সৌই নাগেস সোয়াইয়া অর্থ আপনি একটু কম করেন তখন বিক্রেতা বলছে আপনি কত দেবেন আরবিতে ইনতা আতিক কাম ইনতা আতিক কাম ক্রেতা বলছে আমি পনেরো দিনার দেব আরবিতে আনা আতিক খামস্তাস দিনার আনা আতিক খামস্তাস দিনার আতিক মানে দিব তখন বিক্রেতা বলছে না পারব না লা ও আল্লাহ মাইকদার লা ও আল্লাহ মাইকদার অর্থ না আমি পারব না তখন বিক্রেতা বলছে শুধু আপনার জন্য আঠারো দিনার এর কমে পারব না আরবিতে হবে বাস হাইক এন্থ বাস হাইক এন্থ তামান্তাস দিনার বাদ মাইকদার অর্থ শুধু আপনার জন্য আঠারো দিনার এর কমে পারব না এখানে অনেকগুলো শব্দার্থ বাস হাইক এন্থ অর্থ শুধু আপনার জন্য বাস হাইক এন্থ অর্থ শুধু আপনার জন্য তামান্তাস দিনার অর্থ আঠারো দিনার বাদ মাইকদার অর্থ এর কমে পারবো না বাদ মাইকদার অর্থ এর কমে পারবো না ক্রেতা যেহেতু ভাবল এটা জিনিসটা আসল তাহলে জিনিসটা নিয়েই নেই তখন বলছে হ্যাঁ দাও ইয়াল্লাহ জিব ইয়াল্লাহ জিব ধরুন এই দোকান থেকে আরও অনেক জিনিস নিয়েছে সব কিছুর হিসাব করতে হবে তখন ক্রেতা বলছে কাম হিসাব কত হয়েছে কাম হিসাব অর্থ কত হয়েছে বিক্রেতা বলছে মোট পঁচিশ দিনার কুল্লু খামসা ইসরিন দিনার মোট পঁচিশ দিনার তারপরে বিক্রেতা বলছে কোনো কিছু লাগলে আসবেন আইসা এবি তাল যাওয়ার সময় বলে চলে আসলো মা আসসালামা পোশাককে আরবিতে বলে ফুস্তান কাপড় চোপড় আরবিতে মালাবিজ অথবা কুমাস টাইকে বলা হয় রবাত উনুক সোয়েটারকে বলা হয় সাতারা জুতাকে বলা হয় আহজিয়া জুতার ফিতাকে বলা হয় রবাত আল হিজাহ শার্টকে বলা হয় কামিজ রিং বা আংটিকে বলা হয় খাতাম প্যান্টকে বলা হয় সিরোয়ার জ্যাকেট বা কোটকে বলা হয় মেতাব অথবা মোয়াত্তাফ টুপিকে বলা হয় কুব্বাসা হাতমোজাকে বলা হয় কাফু অথবা কুফাজাত নেক্সট চশমাকে বলা হয় নাজ্জারাত নাজ্জারাত আর অন্তর্বাস বা আন্ডারওয়্যার আরবিতে বলে মালাবিস দাখেলিয়া অথবা সেরওয়াল দাখেলিয়া বেলকে বলা হয় হিজাম অথবা জুন্নার পোশাককে বলা হয় ফুস্তান শ্যুটকে বলা হয় বিজলা নেক্সট মোজাকে বলা হয় জাওয়ারিব ছাতাকে বলা হয় মিজাল্লা অথবা শামসিয়া হাফহাতা জুব্বাকে বলা হয় থোব ইয়াদ গাসির আর পাঞ্জাবিকে বলা হয় ফেনিলা তাওয়েল নেক্সট জুব্বাকে বলা হয় থোব তৌয়েল ছেলেদের ফুল প্যান্টকে বলা হয় সেরওয়াল রেজ্জাল সেরওয়াল রেজ্জাল মেয়েদের ভ্রা আরবিতে বলে সিনথিয়ান মাস্ককে বলা হয় কাম্মাম হ্যান্ড গ্লোভস আরবিতে কুফাজ নেক্সট শাড়িকে বলা হয় সারি শাড়ি কোটকে বলা হয় কোথ জ্যাকেট মেতাব ট্রাউজারকে বলা হয় বান্তালুন পাজামা বাজামা নেক্সট স্কার্ট আরবিতে বলা হয় তানুরা তানুরা মোজা জওয়াব অথবা জওয়ারিব বোতামকে বলা হয় জোর তোয়ালে আরবিতে মিনসাফা হাত বলা হয় মেন্দেল নেক্সট বিছানার চাদর আরবিতে বলে সারসাপ এখন শিখি মেয়েদের কিছু পোশাকের আরবি নাম বোরকাকে বলে আবা আ আবা আ হেজাব বা নেকাবকে আরবিতে বলে নাকাব ম্যাক্সিকে বলা হয় থোব হারিম নেক্সট ওলোনা আরবিতে তারহা ডিজাইন করা ম্যাক্সিকে বলা হয় জেলবিয়া বাচ্চাদের পোশাক আরবিতে বলে মালাবিস আতফাল আর মেয়েদের ফতুয়াকে বলা হয় ফেনেলা বানাত ছোট বাচ্চাদের ফতুয়াকে বলা হয় ফেনেলা আতফাল নেক্সট মেয়েদের হাফ প্যান্ট আরবিতে বলা হয় সেরওয়াল গাছির হাগ্গেল বানাত আবার থ্রি কোয়ার্টারকে বলে সেরওয়াল গাছির হাগ্গেল বানাত মেয়েদের জিন্স প্যান্টকে আরবিতে বলে সেরওয়াল জিন্স হাগ্গেল বানাত মেয়েদের পায়জামাকে বলে বাইজামা হাগ্গেল বানাত মেয়েদের গেঞ্জি আরবিতে ফেনিলা গাছির হাগ্গেল বানাত মেয়েদের কামিজ আরবিতে কামিজ হাগ্গেল বানাত নেক্সট মেয়েদের ফুল হাতা সোয়েটার আরবিতে হবে ফেনিলা তাউইল হাগ্গেল বানাত মেয়েদের স্কার্ট আরবিতে ইস্কাত হাগ্গেল বানাত বাচ্চাদের স্কার্ট ইস্কাত হাগ্গেল বানাত সগির নেক্সট বাচ্চাদের হাফ প্যান্ট আরবিতে সেরোয়াল সগির হাগ্গেল তৌফিল অথবা আতফাল মেয়েদের স্যান্ডেল আরবিতে হেদিয়ান হাগ্গেল হারিম অথবা হেদিয়াল হাগ্গেল বানায়াত মেয়েদের জুতা আরবিতে জজমা হাগ্গেল হারিম অথবা জজমা হাগ্গেল বানাত মেয়েদের পঞ্চ আরবিতে নাল হাগ্গেল হারিম অথবা নাল হাগ্গেল বানাত নেক্সট মেয়েদের পায়ের মোজা আরবিতে সার্রাব হাগ্গেল হাররিম অথবা মেয়েদের পায়ের মোজাকে আরবিতে বলে সার্রাব হাগ্গেল বানাত মেয়েদের হাতের মোজাকে বলে সার্রাব ইয়াদ হাগ্গেল হাররিম অথবা সার্রাব ইয়াদ হাগ্গেল বানাত নেক্সট মেয়েদের জাঙ্গিয়া আরবিতে সেরওয়াল সৌগির দাখিলিয়া হাগ্গেল হাররিম অথবা সেরওয়াল দাখিলিয়া হাগ্গেল বানাত ব্লাউজকে বলা হয় ব্লাউজ অথবা ফেনেলিয়া দাখিলিয়া হাইগেল হাররিম হিন্দ নেক্সট ট্রাউজারকে বলা হয় বান্তালুন বোতাম জোর রেশমি কাপড়কে বলা হয় হারির রেনকোটকে বলা হয় মিতাফ আল মাতার পাগড়িকে বলা হয় আমামা মকমল কাপড়কে বলা হয় মখমল বোটকে বলা হয় হিজা উইল চপ্পলকে বলা হয় খিফাফ অথবা নাল লুঙ্গিকে বলা হয় ইজার চাদরকে বলা হয় রিদা রেশমকে বলা হয় হারির সুতি কাপড়কে বলা হয় খামুম সুতি কাপড় খামুম ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত